Hello everyone welcome back to my channel miss Moni আর আমি মনি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ আমি একদম শাড়ি পরে সাজুগুজু করে রাস্তায় দাঁড়িয়ে আছি বিকজ আজকেও একটা নতুন জায়গায় যাব অবশ্যই ওই পার্ক বা বালুরঘাট এরকম কোনো কিছু না আজকে একটা অন্য জায়গায় যাব বেশ ভালো ভালো লাগবে আজকে আসলে সকালবেলা প্ল্যান হয়ে গেল এরকমটা প্ল্যান ছিল না ভেবেছিলাম রোড ট্রিপ করব তো অবশ্য রোড ট্রিপও একবারে হয়ে যাবে কজ আমাদের বাড়ি ত্রিমোহিনীতে আর যেখানে যাচ্ছি তার distance maybe thirty six kilometre হবে তো এতটা দূরের রাস্তা আমরা জার্নি করে যাচ্ছি দেখতে থাকো অবশ্যই দেখো লাস্ট অবধি দেখো আর আজকের ভিডিওটা না একটু আমার আগের ভিডিও থেকে একটু বড় হবে কারণ অনেকগুলো জিনিস এখানে অ্যাড হবে আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই আমার ভিডিওতে ভিউজ হচ্ছে মোটামুটি হওয়ার মতো একটা নতুন চ্যানেলে যেরকমটা হয় জানি না আমার কন্টেন্ট তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই যারা যারা দেখছো আমার ভিডিওটা একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কি কি কমতি আছে আমার কন্টেন্টে আর আমি কীরকমভাবে এগোতে পারি ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে দিও বা যারা এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব নি তারাও করে দিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক আর আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিই চলে এসেছি বললা এই যে মোড়টা আছে মোড়টা দিয়েই যেতে হয় মার মন্দিরে মা কালীর মন্দিরে টাইম হয়ে গেছে তো চলো আগে আমরা পুজোটা দিয়ে আসি তারপর মার মন্দিরের সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি যেখানে বিভক্ত করা আছে আলাদা আলাদাভাবে মার বিসর্জনে যে পুকুরটা আছে সেটাও দেখাচ্ছি আর তারপর বেরিয়ে এখান থেকে কথা বলছি ঠিক আছে আর ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো চলো ভিতরে ঢুকেই দেখি পুজো বিধি শুরু হয়ে গেছে এখানে পুরোহিত মশাই মার যে থান আছে সেখানে রেডি করছেন লাল শালু কাপড় দিয়ে সিঁদুর দিয়ে রেডি করছেন যাতে পুজো আরম্ভ করা হয় আর কি এটা পুজো বিধি শুরু করার আগে সাজিয়ে নিচ্ছিলেন আর কি তো চলো পুজোটা আমরা দেখিনি আর অবশ্যই পুজো শেষ শুরু থেকে শেষ অবধি দেখবো হয়ে গেছে আর এখানে পুরোহিত মশাই আছে আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নেব আর আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে চাই যে এখানে পুজোটা যে হয় সেটা তো ডেলি হয় তাই না হ্যাঁ, আচ্ছা আর যে অঘ্রাণ মাসে পুজোটা হয় অনেক বড় করে হয় সেটা আমরা সবাই জানি কারণ মার মন্দিরটা বিখ্যাত একটা মন্দির শুরু থেকে শেষ অবধি প্রচুর দোকান বসে অনেক ভিড় হয় আর মার পুরো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো থাকে তো সেই পুজোটা কখন হয় যদি একটু বলতেন রাস পূর্ণিমার পরের শুক্রবার আচ্ছা পূর্ণিমাটা যদি শুক্রবারে হয় হ্যাঁ। বারোটা অবধি থাকে হ্যাঁ। সেটাকে আবার পরের সপ্তাহে হয়ে যায় আচ্ছা, আচ্ছা। আর এখানে যে ডেলি পুজোটা হয় ডেলি বেসিসে আর শুক্রবার করে আমরা জানি মার এখানে ভোগ হয় আর ডেলি বেসিসে পুজোটা কিরকম হয় ডেলি হচ্ছে শুক্রবারের নিয়মটা কি আছে ডেলি হচ্ছে প্রতিদিন হচ্ছে দশটার দিকে থেকে পুজো শুরু হলো এগারোটার মধ্যে বা বারোটার মধ্যে একটা হলো এমনি মিষ্টি মিষ্টান্ন দিয়ে নৈবেদ্য হয় নৈবিদ্য করে প্রথমে মার পুজো হলো তারপরে ভোগ নিবেদন কালী পুজো থাকে কালী পূজা সন্ধ্যাবেলায় আবার হলো ছটা থেকে সাতটার মধ্যে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা, শুক্রবারে হচ্ছে মিষ্টি ভোগ হয়ে গেল একটু ইয়ে নৈবেদ্য হয়ে দশটা থেকে এগারোটা অবধি বারোটা তারপরে হচ্ছে তোমার হলো অন্নভোগ আবার হয় তিনটা থেকে তিনটা থেকে ওই চারটের মধ্যে সাড়ে চারটার থেকে আবার আমাদের এখানে কুপন কুপন দেওয়া হয় কুপনের প্রত্যেকে জমা দিয়ে হারি সিস্টেম আমাদের এখানে আচ্ছা, আচ্ছা। যদি কেউ ধরুন এখানে অন্য কিছু জিনিস দান করতে চায় তাহলে সে হলো কমিটির এখানে যে কোনো একটা দিন এসে ফোন নাম্বার বা যোগাযোগ যোগাযোগ করে গেল সেদিন হলো শুক্রবার দিন সকাল থেকে এসেও আমাদের কাউন্টার আটটার দিক খুলে যায় তার যা দান দান সামগ্রী সে সেদিন দিয়ে গেল যে মন্দিরের পুরাতন এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের একদম ব্রিটিশ পিরিয়ডের প্রায় তাও কতদিন সাড়ে চারশো পাঁচশো বছর প্রায় ব্রিটিশ পিরিয়ডের মানে ব্রিটিশ আমল থেকে চল এটা হলো পুরোটা দিনাজপুর ইয়ের আন্ডারে ছিল হ্যাঁ। এটা দিনাজপুর মানে অবিভক্ত বাংলা এটা একদম পুরো দিনাজপুরের আন্ডারে চলতো এখানে একটা মানে হচ্ছে এখানে হাট বসতো একটা ছোট্ট একটা গণ্ডগোল হয়েছিল হওয়ার পর এখানকার কমিটির কিছু হলো মানে পুরাতন যারা ছিল তারা মানে কেস কাবারিতে পড়ে যায় মার এখানে মানসা করে দিনাজপুরে কোর্টে চলে যায় গিয়ে ওখানে মানামাছিট করে যাওয়ার পর কোর্টে ওদের একটা অন্য রায় হওয়ার কথা ছিল তো মার এখানে বলছে যে যদি আমরা নির্দোষ খালাস হয়ে যায় ওখানে হলে পরে তারপরে আমরা মার পুজো একদম একটা রাস পূর্ণিমার সহিত মার একটা প্রতিমা তৈরি করে নিষ্ঠার সহিত একটা চলে গত দু বছর তো মোটামুটি কমই হলো পুজো হয়নি প্রায় এটা চলছে হ্যাঁ, সবে শুরু হয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যদি কেউ এখানে বিয়ে করতে চায় মার আশীর্বাদ নিয়ে বা ধরুন কেউ মানত করে রেখেছে সেই মানতগুলো কি ডেলি দিতে পারবে আর যে বিয়ের যে প্রসেসিংটা আছে সেটা যদি এখন বলতেন আমাদের এখানে হচ্ছে ভক্তদের কাছে এতটাই কাছের হয়ে গেছে মা ভক্তদের হলো প্রতিদিনই তিনশো পঁয়ষট্টি দিনই আসছে ভক্তিতে মানে কোনো মানুষ আর এখন কথা নেই প্রতিদিনই দিচ্ছে মা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আসছে কারণ আমাদের হলো শুক্রবার দিনটা খুব ভিড় হয়ে যায় হ্যাঁ। অনেক ভক্তবিন্দুরা ওই দু ঘন্টা তিন ঘন্টা লাইটে দাঁড়াতে হয় ওই জন্য রোববার বৃহস্পতিবার বেছে নিয়েছে বাক করে আর বিবাহের জন্য প্রায় হলো রেস্ট্রি ম্যানেজ এবং হচ্ছে ছেলে ছেলে পক্ষের হচ্ছে বায়োডাটা এবং হচ্ছে তাদের মোবাইল নাম্বার গার্জেন মেয়ের ক্ষেত্রেও তাই বায়োডাটা থাকছে তার হচ্ছে এভরিথিং রঙিন ছবি আইডি প্রুফ এগুলো থেকে আমাদের রেজিস্টার আছে সেখানে সই হলো রেজিস্টার খাতা কমপ্লিট হলো তারপরে টিকিট কাটা থাকে মার জন্য ডোনেশন ওই ডোনেশন নির্ধারিত করা হওয়ার করার পর তারপরে আমরা করে দিয়ে ওই ডোনেশন কাগজটা পেলাম তারপরে আমরা করে দিয়ে দেয় ক্ষেত্রে তো রিসেন্ট হচ্ছে মাস দুই তিনেক থেকে একটু বন্ধ আছে আমরা করতে পারছি না কমিটির সিদ্ধান্ত বন্ধ রাখতে হবে এখনও একটা সমস্যা তৈরি হয়েছে ওই জন্য বন্ধ আছে আচ্ছা, মার সেদিন একটা অন্নভোগ হয় এবং হচ্ছে মার সেদিন মানে শুক্রবারটা জন্মবার বলা যেতে পারে শুক্রবারে মার পুজোটা শুরু হয় এইখানে হচ্ছে মানুষ কালী তার পাঠাবলি সেদিনই হয় বড় পূজাতে শুক্রবারই ওই জন্যে স্পেশাল ওটার দিন একটা মাস ওটা দিন সেই কারণে অঘ্রাণ মাসে পুজোটা শুক্রবার করেই হয় শুক্রবার হ্যাঁ শুক্রবার কদিন হয় মানে অঘ্রাণ মাসে যেটা হয় সেটা সেটা হচ্ছে শুক্রবারে শুরু হলো শুক্র হ্যাঁ। শনি রবি সব চার দিন এই চার দিন পুজো হয় চার দিনই মেলা থাকে হ্যাঁ চার দিন মেলা থাকে সাত দিন সাত আট দিন থেকে যায় দোকানপাট কিছু থেকেও যায় সাত দিন নব একটা রেস্ট চলে এই মেলা প্রায় এরকম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ঠাকুরমশাই আমাদের সঙ্গে এত সুন্দরভাবে কথা বলার জন্য এবং থ্যাংকলি সব কিছু বলার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয় আর এখানেই যেন আমি আমার সমস্ত পরিশ্রমটা দিতে পারি তোমার নিষ্ঠা শ্রদ্ধা ভালোবাসা মার প্রতি যে শ্রদ্ধা আমার প্রতি যে ভালোবাসা এগুলোতে তুমি হলো আরও হলো বড় হও তোমার যে চ্যানেল সেটা আরও উপরে উঠুক মার আশীর্বাদে এটাই আমার থাকবে কাপ শুভকামনা এটাই মার কাছে ভালো করে পড়ে যাও হ্যাঁ। আরও উন্নত লাভ করতে প্রত্যেকে একটা ছোট আমরা একটু বিকশিত হতে চাই প্রত্যেকে হ্যাঁ, হ্যাঁ, এবং তোমার যে যে প্রচেষ্টা আরও উন্নত হোক সবার সামনে তোমার হলো আরও তোমার যেগুলো আছে সেগুলো তুলে ধরো ভক্তদের হচ্ছে আরো থাকে বিষয় জানার হ্যাঁ। জানতে পারবে হ্যাঁ, অনেকটা আমি অবশ্যই চেষ্টা করে যাব আরো সুন্দর করে আমার যে স্ট্রাগলটা আছে সেই স্ট্রাগলটা সবার সামনে তুলে ধরার জন্য কঠোর পরিশ্রমী এটা হলো ফল তোমার দিবে এই যে পরিশ্রম তোমার হ্যাঁ ঠিক আছে শেষ করি হ্যাঁ এখানে শেষ করছি না একটু মন্দিরের বাইরে চত্বরটা তোমাদের সকলকে দেখিয়ে দিই চল নিয়েছি যে তোমরা দেখতে পাচ্ছ এটা মা রক্ষাকালী মাতার নাট্য মন্দির এটা অনেকটাই বড় চত্বর জুড়ে আছে আর এখানেও পুজো হয় মার শুক্রবার করে মেবি এখানে ফুল জল দেওয়া হয় আর এটা তো নর্মাল ডেতে আমরা গেছিলাম আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রেড কালারের ব্যারিকেড দেওয়া আছে এই যে এই জায়গাটা এইখানে হচ্ছে বলি হয় পাঁঠা বলি হয় পুজোর সময় করে পুজোটা না বেশ অনেকক্ষণ ধরেই হলো আমার খুব ভালো লাগলো অনেক দিন বাদে এসেছিলাম পুজোটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হয়েছে পুষ্পাঞ্জলি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই থানটা এটা সারা বছর এখানে জলের মধ্যে ডোবানো থাকে এখানে মার মূর্তি তৈরি হয় যখন পুজোর দিনটা আসে কি না অঘ্রাণ মাসে যে পুজোটা হয় তখন এখানে মার মূর্তি থাকে এখান থেকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় পুজো শেষে সব এক সপ্তাহ পর যখন মাকে বিসর্জন দেওয়া হয় তখন এই পুকুরেই বিসর্জন দেওয়া হয় এই চত্বরটা না আমার খুবই ভালো লাগে খুব পছন্দের আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তখন প্রসাদ দিতে দিতে ওনাদের সঙ্গে বেশ অনেকটা কথাও হয়েছে ভালো লাগছিল আমার ওনাদের সঙ্গে কথা বলে আর দিনটা বেশ ভালোই কেটে গেল এখানে আচ্ছা এখান থেকে বেরিয়ে তারপর কথা বলছি ঠিক আছে তোমরা দেখতে থাকো হয় এক বাবা সব ফটো তুলে নিয়ে যাবো আপনারাও নিয়ে যান আপনারা ফটো তুলে নিয়ে যাও তোমরা হ্যাঁ আমি নতুন ইউটিউব খুলেছি সেখানকার জন্য ছোট ছোট করে ভিডিও করে ও ভালো খুব ভালো করছি মা বাসে থাক মা বাসে থাক দাঁড়িয়ে যাই সেরকম ভাবে যদি অবশ্যই আশীর্বাদ করুন যেন তাই হয় Ah, দেখতে পাচ্ছ